নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا নবী আমার নোরের পুতুল সোহাগ করে নাম রাখিলেন আল্লাহ মোহাম্মদ রাসূল হবে একবার মারহাবা নবী আমার নোর সেই নবীকে না চিনিলে নর নবীকে না চিনিলে থাকবে না ইমান আশেকে বিনেকে বুঝিবে আমার নবীর শান পাগল বিনে কে বুঝিবে আমার নবী বাদশ যা না ইমান বলেন কে বিনে কে বুঝিবে আমার নোরের নবীর শান পাগল বিনে কে বুঝিবে আমার নোরের নবীর শান আল্লাহ মোহব্বতে মোহাম্মদ আলে সৈয়দেনা আজকে যা যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি বাতাস দেখবি যদি সাগর কাশ বাতাস দেখবি আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিলের দোয়ার খনি আজকের মাহফিলের রুহু আমার ভাইজান কেবলা সহ আমার সামনে বসা দিনদার মোত্তাকি নামাজি পরহেজগার আল্লাহওয়ালা মুর্শিদ প্রেমিক রসুল প্রেমিক ভাইজান বাজানের রব্বুল আয়ালামিনের দরবারে শতকোটি শুক্রিয়া যে রব্বুল আয়ালামিন দয়া করে মায়া করে ভালোবেসে আপনি আমাকে অলির সহবতে রসুলে ফাকের গোলামের নিকটে রসুলে ফাকের আশেকের নিকটে কবুল করেছেন বাবা এতে সকলেই খুশি না বেজার জবান খুলে বলতে হবে বাবা খুশি না বেজার সেই রব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে শতকোটি প্রশংসা যেই রব্বুল আলমিন দয়া করে মা করে ভালোবেসে আপনি আমাকে জান্নাতের বাগানে অলির কদমে কবুল করেছেন সেই রব্বুল আলমিনের দরবারে প্রশংসা দান আদায়ার্থে রব্বুল আলমিনের দরবারে আবার শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ আর সালাম হাবিবে দোজা হান্নৌরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিমুস সালাম জিনার সমকক্ষ সমতুল্য করে রব্বুল আলামিন কোনো কিছুই কে সৃজন করেন নাই করবেন না জোরে কোন বাবা কথা ঠিক কি না যেই নবীজির শানে স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা করলেন লাউলা কালামা খলাকতুল আফলাক আমার রব্বুল আলামিন অন্যত্রে ঘোষণা করেন লাউলা কালামা আজহারতুর রুবুবিয়া ও আমার হাবিবুল্লাহ নবী আকা মাওলা ফের রাসূল নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি যদি আপনাকে সৃজন না করতাম তৈরি না করতাম আসমান জমিন লৌহ কলম নক্ষত্র আমি রব্বুল আমার প্রকাশ করতাম না চিৎকার মেরে বলতে হবে একবার মারাবা সেই নবীদের উপরে বর্ষিত হোক গর্বিত হোক অগণিত দরুদার সালাম সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংলান ভালোবাসা জানাই সকলেই পরি সল্লাহ আলাইহাসাল্লাম উপস্থিত হাজিরিন আপনি আমি বসে গেছি এমন একটি মাহফিলে এমন একটি জায়গায় যেই রব্বুল আমিন দয়া করে ভালোবেসে এমন একটি আকিদা সম্পন্ন ব্যক্তির সাথে দলের সাথে কবুল করেছেন এর চাই কি বাবা বড় নিয়ামত হতে পারে যেরকম পারে পৃথিবীর বুকে যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতের মূল নিয়ামত হচ্ছে নবী মোহাম্মাদুর জোরে হবে বাবা নবীন মুহাম্মাদুর দুনিয়াতে যত নিয়ামত আপনার চোখে পড়ে যত নিয়ামত আমার চোখে পড়ে দুনিয়ার যত নিয়ামত আমার আল আমিন কুল কায়নাতকে গড়ে দিয়েছেন সমস্ত নিয়ামতের অজমাতুল নিয়ামত সমস্ত নিয়ামতের বড় নিয়ামত হচ্ছে নবী মোহাম্মদুর জোরে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ শুধু তাই নয় আপনি কিতাব কুলুল আব্দুল হক মুহাদ্দেস দেহলবি আলাই তিনি তার মাদারিজুন নবুয়াদ কিতাবের মধ্যে ঘোষণা করেছেন নবুয়াতের তিনি সর্বশেষ স্তর আমার রব্বুল আলামিন জিনাকে সর্বশেষে পাঠাইলেন সৃজন করলেন জিনাকে আউ্বলে পাঠাইলেন জিনাকে আখেরে রব্বুল আলামিন জিনাকে সৃজন করেছেন সমস্ত কুল সৃজনের পূর্বে আল্লাহর হাবিবুল্লাহ নবী বলেন কুমতু নাবিয়া আদাম বাইনাল মা ইন আমি তখনও নবী ছিলাম আমি তখনও রব্বুল আলমিনের দরবারে নবী ছিলাম যখন আদম সালাম কাদার মধ্যে পানির মধ্যে সংমিশ্রণ তখন আমি রব্বুল আলমিনের দরবারে নবী ছিলাম একটু জোরে বলুন তিনি ঘোষণা করেছেন সমস্ত নিয়ামতের মূল মাত্রা নিয়ামত হচ্ছে নবী মোহাম্মদুর জোরে বলুন বাবা নবী মোহাম্মদুর এই নবীকে চিনতে যদি বাবা ভুল হয়ে যায় নবীকে নিয়ে বর্তমান সমাজের নানান কথা মানুষের মুখে শোনা যায় বাবা জোরে কোন কথা ঠিক কিনা কেউ রসুল্লাহর পক্ষে বলতে গেলে অসুবিধা আবার কেউ রসুল উল্লাহর বিপক্ষে বলে ওনারা নিজেকে বড় বড় জাহির করতে চায় ভাইজান বাজানেরা রে একটু গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন আর একটা কোথায় না বললে চলে না আপনি আমি ঈদে মিলাদুন্নবী উদযাপন করি সুন্নিরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে রসুলুল্লাহর প্রেমে আর বাতিল ভাতুরের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় কথা কন্যাকারে ভাই আমরা টাকা পয়সা ব্যয় করি রসুল্লাহর প্রেমে জুসনে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন করি এটা করে সুদ্দিরা রসুল্লাহর প্রেমে রসুল্লাহর মোহাব্বতে রসুলের আশেকগণ জুসনে জুলুস ঈদে মিলাদুন্নবী নবী উদযাপন করে আর একদল ঈদে মিলাদুন নবীকে দেখে টিটকালি মারে বাবা জোরে কোন কথা ঠিক কিনা এই যে টিটকালি মারতেছে এই দলটা কারা আর যারা ঈদে নবী উদযাপন করতেছে এই দল কারা বাবা সেনা দরকার আছে না নাই জোরে কোন বাবা আছে না নাই ভাই একটু গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে রে বাবা বাতিল বাহাত্তর জেনে গেছে রসুল সম্পর্কে যদি বান্দার আকিদা নষ্ট করে দেওয়া যায় গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে রে বাবা রসুল সম্পর্কে যদি বান্দার আকিদা যদি নষ্ট হয়ে যায় ওই বান্দার আমলের কি বাবা কোনো দাম হবে যেরকম বাবা দাম হবে ওই ইমানদার আমলের আর কোনো দাম হবে না দাম হবে না এই জন্য সমস্ত বাতিল একত্রিত হয়ে মূল থেকে আপনি আমাকে আলাদা করতে চাচ্ছে মূল থেকে আপনি আমাকে দূরে রাখতে চাচ্ছে মূল হচ্ছে আমার নবী আমার নবী থেকে আপনাকে দূরে রাখতে চায় আমার রসুল্লাহর কাছ থেকে আপনাকে দূরে রাখতে চাই বেরে বাবা না না না রসুল থেকে দূরে যাওয়া মানে আপনি আমি জাহান নামের পথে চলে চলে যাওয়া বাবা জোরে কোন কথা ঠিক কিনা এই যে উদযাপন যারা করে এই দলটা কারা আর উদযাপন যারা করে না এই দলটা কারা আমার যুক্তি নেওয়ার দরকার নাই আপনি সুরাতুল ইউনুস আলাইহিমুস সালামের আটান্ন নাম্বার আয়াতটা আপনি খুলুন রে বাবা যেই আয়াতের মধ্যে আমার রব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী আছে কি নাই উদযাপন করা দরকার আছে কি নাই আমার কথা মানার দরকার নাই কোরআন যদি আপনাকে বলে দেয় বাবা মানতে কি রাজি আছেন আপনাকে বলে দিচ্ছে আমার রব্বুল আলামিন জানাচ্ছে কুল বিফাদুলিল্লাহি অবিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু يجمعون এখানে আমার রব্বুল আলামিন কি বললেন রব্বুল আলামিন জানাচ্ছেন নবী গো বিশ্ববাসীদেরকে জানিয়ে দেন কুলবি ফদলিল্লাহ বান্দারা যেন দুটো জিনিসকে পাওয়ার পরে একটা হচ্ছে ফদল আর একটা হচ্ছে রহমত একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার নবী একটা হচ্ছে কোরআনের আলো আর একটা হচ্ছে আমার নবী একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে আমার নবী এই দুটো জিনিসকে পাওয়ার পরে ফালে ইয়াফরহ এইখানে আমার আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করলেন একজন করলে চলবে না দুইজন করলে চলবে না শুধু বাংলাদেশবাসী করলে চলবে না ইন্ডিয়ানবাসী করলে চলবে না রব্বুল আলামিন এমন একটি শব্দ ব্যবহার করেছেন ফালিয়াফুরহু আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন পৃথিবীতে যত ইমানদার রয়েছ আমার রসুলকে পাওয়ার পরে তোমরা আনন্দ উল্লাস করো আনন্দ উল্লাস করার হুকুমটা কার জোরে কন বাবা আনন্দ করার হুকুমটা আমার আল্লাহ দিলেন তোমরা আনন্দ করো রব্বুল আলমিনের কাছে আজকের এই মির্জাপুর গ্রাম থেকে রব্বুল আলমিনের কাছে জানতে চাই আল্লাহ গো আপনি যে বলেছেন আমরা আনন্দ করব আপনি বলেছেন আমরা উল্লাস করব আল্লাহ লাভটা কি বাবা জোরে কন কথা আছে কি নাই আল্লাহর কাছে আমরা জানতে চাই আল্লাহ আমাদের উপকারটা কি হবে আমাদের লাভটা কি হবে আমরা যদি ঈদে নবী উদযাপন করি এর উপকারটা কি এর লাভটা কি হবে আমার রব্বুল আলমিন আয়াতের শেষ অংশের মধ্যে সুন্দর করে করে জানাচ্ছে বান্দারে শুনে নাও শুনে নাও আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম সমস্ত কুল কায়নাতবাসীকে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম হুয়া খায়রুম মিম আমার আল্লাহ জানায় বান্দারে তুমি যদি ঈদে মিলাদুন নবী উদযাপন করো তুমি যদি রসুল উল্লাহর ঈদে মিলাদুন নবীতে খুশি হয়েছ এইটা যদি তুমি খুশি হও খুশি হলে তোমার লাভটা কি হবে হুয়া খৈরুম তোমার গোটা জিন্দিগির সমস্ত আমল মনে করেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর কারো হায়াত হয়েছে গোটা একশো বছরের জিন্দিগির আমলটা এক পাল্লায় আর আমার রসুলকে পাওয়ার পরে বান্দা খুশি হয়েছে এই খুশিটা এক পাল্লায় আমার আল্লাহ বলেন হুয়া খৈরুম মিম্মা ইয়াজমাউন আমি রব্বুল আলামিনের কাছে ওই একদিনের আমল আমি আল্লাহর কাছে দামি জোরে বলুন এখান থেকে একটা মাসাল আগে বের করে নেই আল্লাহর কাছে যেটা বাবা দামি হয় ওইটা কি বাবা শয়তানের কাছে দামি হতে পারে আসতে জবাব দেন পারে আল্লাহর কাছে যেইটা দামি সেইটা ইমানদারের কাছে দামি ওইটা কখনো শয়তানের কাছে দামি হতে পারে এই জন্যই তো বাবা ভেজাল এই জন্যই তো বাবা সমস্যা আপনি কিতাব খুলুন কিতাবের নাম আল বিদা নিহায়া আমি বলেছি একদল কর্নেওয়ালা একদল মিলাদ পালন কর্নেওয়ালা আর একদল মিলাদের বিরোধিতা কর্নেওয়ালা একদলকে আমরা পাইলাম যারা পালন করবে এরা ইমানদার পাশাপাশি এখন আমরা দেখতে যাব যেই দল ঈদে নবী পালন করে না সেই দলটা কারা কিতাবের নাম আল বিদা এই কিতাবের মধ্যে লেখক সুন্দর করে করে বর্ণনা করতে আসেন রে বাবা আমার রব্বুল আলামিনের দরবার থেকে শয়তান চারবার সবচাইতে বেশি কাঁদে বাবা কয়বার জোরে কন্যা কয়বার যেই দিন জান্নাত থেকে আমার আল্লাহ শয়তানকে দুনিয়ার বুকে বহিষ্কার করে দেন সেই দিন শয়তান কান্দা করেছিল বেশি দ্বিতীয় নাম্বার দিন যেই দিন সূরাতুল ফাতিহা আমার রব্বুল আলামিন দুনিয়ার বুকে নাজিল করেন দুর্দাল্লাহ আলে মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালা নবী আমার বাদশাদ জাহান উম্মাতের চিন্তা থাকবে না ইমান বলেন আশেকে বিনে কে বুঝিবে আমার নরের নবীর শান পাগল বিনে কে বুঝিবে আমার আমি বলতেছিলাম শয়তান পৃথিবীর জমিনে সবচাইতে বেশি কাঁদে চারবার এর মধ্যে তৃতীয় নাম্বার শয়তান যেই দিন বেশি কান্দেন সেই দিনটা হলো আমার নবীর ঈদে মিলাদ নবী যেই দিন হয় আমার আল্লাহ রসুলকে বারোই রবিউল আউ্বালে যেই দিন দুনিয়ার ধরা দামে আমার আল্লাহ প্রেরণ করে সেই দিন শয়তান সব চাইতে বেশি কান্দে এই কান্তি কি বোঝা যায় রসুলের মিলাদ খুশি হয় ইমানদার আর রসুলের জন্মে অখুশি হয় রসুলের জন্মে কান্না করে হচ্ছে বাবা শয়তান এখনো যারা শয়তানের দল রয়েছে এখনো যারা শয়তানের গোষ্ঠী রয়েছে তারা রসুলের মিলা দেখি বাবা খুশি হইতে বাবা পারে ভাইজান আপ আপনি চলে যান রব্বুল আলমিনের কোরআনের মধ্যে ঈসা আলাইহিস কি বললেন আমার আল্লাহর কাছে ঈদ নাকি কোরআনের মধ্যে পাওয়া যায় না একদল আপনাকে বোঝাইবে একদল আমাদেরকে বোঝাইতে চায় ঈদ নাকি কোরআনের মধ্যে পাওয়া যায় না ঈসা আলাইহিস আল্লাহর কাছে ফরিয়াদ দেয় কি সুন্দর করে রে বাবা রব্বানা আনজিল আলাইনা মা মিনাস সামা السماء تكون لنا عيدا لأولنا وآخرنا ভাইজান বাজানেরা এই লাইনের মধ্যে ঈদ শব্দটা বাবা আছে না নাই জরে কন বাবা সেরা নাই এইখানে কি বললেন ইসার হুল্লাহ ইসার হুল্লাহ আমার রব্বুল আলমিনের দরবার হাত তুলে ফরিয়াদ দিচ্ছে আল্লাহ আপনি যদি জান্নাত থেকে একটা খাবার আমাদের জন্য নাজিল করেন জান্নাতি খাবার যদি আপনি আমাদেরকে দেন রব্বানা আংসিল আলাইনা মা ইদাতম্মিনাসমা আল্লাহ গো আপনি যদি জান্নাতের খাবার আমাদেরকে দান করেন ওই দিনটা কি হবে ঈদ আমাদের জন্য পূর্বে যারা চলে গেছে পরে যারা কিয়ামত পর্যন্ত আসবে সকলের জন্য ওই দিনটা হয়ে যাবে ঈদের দিন ইসালাই জান্নাতের একটা খাবার পাওয়ার পরে সেই দিনটা যদি ঈশা নবীর কাছে ঈদের দিন হয় বাবা ভালো করে বোঝেন জান্নাতি খাবারটা ঈসা সালাম পাওয়ার পরে সেই দিনটা যদি বাবা ঈসা সালামের কাছে ঈদের দিন হয় খুশির দিন হয় আনন্দের দিন হয় ওই ঈশা নবীকে আমার আল্লাহ সৃজন করতেন না আমার রব্বুল আলমিন জান্নাতকে সৃজন করতেন না কোন কায়নাতকে আমার আল্লাহ সাজাইতেন না কোন মাকলুকাতকে আমার আল্লাহ সৃজন করতেন না ওই নবী যেই দিন দুনিয়াতে আসে ওই দিনটা কি বাবা ইমানদারের জন্য বুকে হাত দিয়ে কোন খুশির দিন হতে পারে কি পারে না জোরে বাবা পারে কি পারে না এই জন্যই তো বাবা আমরা ঈদে মিলাদুন নবী পালন করি রসুলের ঈদে মিলাদুন নবী পালন করি রসুলের ঈদে উদযাপন করি কেন রসুল স্বয়ং নিজের ঈদে মিলাদুন নবী নিজের জন্ম নিজে পালন করেছেন এই উল্লাসটা একজন এক এক রকমভাবে আনন্দ করতে পারে কেউ রোজা রেখে খুশি উদযাপন করতে পারে কেউ জুলুস করে উদযাপন করতে পারে কেউ নামাজ পড়ে উদযাপন করতে পারে মদিনার কামলিওয়ালা নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহে ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী লিল আলামিন নবী আপনি কেন সোমবারের দিন রোজা রাখেন কারণটা কি কারণটা কি মদিনার কামলিওয়ালা নবী জবাব দিচ্ছে উম্মাত্রে শুনে নাও শুনে নাও এই দিন আমি দুনিয়ার ধরা দামে পেরিত হয়েছি এই জন্য এর সু তন স্বরূপ আমি রব্বুল আলমিনের দরবারে প্রত্যেক সোমবারে রোজা রাখি জোরে বলুন এই জন্য আমার নবী বলেন আমি এই জন্য প্রত্যেক সোমবারে রোজা রাখি এই জন্য আমি সোমবারে রোজা রেখে আমার শুক্রিয়াদান আদায় করি আর আমরা রসুলকে পাওয়ার পরে জুসনে জুলুস ঈদে মিলাদুন্নবী আমরা রোজা রেখেও পালন করি রসুলের আগমনে খুশি হয়ে আমরা র্যালি করি জোরে বাবা কথা ঠিক কিনা বলতে পারেন হুজুর রসুল না হয় নিজের ঈদে মিলাদুন্নবী নিজে করেছেন রসুলের কি কোনো সাহাবি ঈদে মিলাদুন্নবী পালন করেছেন কি করে নাই আপনি কিতাব খুলুন কিতাবের মধ্যে সুন্দর করে করে মোসান্নেব সুন্দর করে বর্ণনা করতেছেন আল্লামা ইমাম হাইতামি রহমাতুল্লাহি আলাই সুন্দর করে কিতাবের মধ্যে জবাব দিচ্ছে রসুল্লাহর সাবি হজরত আবু বকর সিদ্দিকি রদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার মদিনার কামনিওয়ালা নবী জবাব দিচ্ছে আফদলুন নাস বাদাল আম্বিয়া সমস্ত নবীদের পরে সমস্ত রসুলদের পরে সর্ব উত্তম ব্যক্তি হচ্ছে আমার সাহাবি আবু বকর সুন্দর চিৎকার মেরে বলতে হবে একবার মার হাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দেয় وقال আবু বকরিন সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদান নবী যেই ব্যক্তি ঈদে মিলাদ নবীতে একটা টাকা একটা দিরহাম ব্যয় করবে একটা টাকা যেই বান্দা ঈদে মিলাদ নবীতে ব্যয় করবে হাবিবুল্লাহ নবীর আশক জবাব দিচ্ছে রফি কি ফিল জান্নাহ জোরে বলতে হবে আল্লাহ রসুল্লাহ সাবি জবাব যেই বান্দা ঈদে মিলাদুন নবীতে একটা দেড়হাম টাকা ব্যয় করবে ওই বান্দা আমি রসুল্লাহর সাহাবি আবু বকরের সঙ্গে আমার আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে জোরে বলুন না আল্লাহ এরপরে বলবেন হুজুর আর কি কোনো ব্যক্তিত্ব ঈদে মিলাদ নবীর ব্যাপারে কোন কোনো দলিলাদিল্লা নিজেরা কি কখনো প্রমাণ করেছেন কিনা রসুল্লার সাবি হজরত ওমর ফারুক রদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছে মান আযমা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম রসুল্লাহর সাবি ওমর ইবনে খাত্তাব রদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছে যেই বান্দা ঈদে মিলাদ মিলাদ নবীকে সম্মান করেছে ইজ্জত করেছে তাজিম করেছে রসুল্লাহর সাবি জবাব দিচ্ছে ওই বান্দা যেন দিন ইসলামকে জিন্দা করেছে এসো সবাই পালন করি মিলাদ নবী বলো এসো সবাই পালন করি একটা জবান বন্ধ রাখবেন না সকলেই এসো সবাই পালন করি বলো এসো সবাই পালন করি নবী বলো এসো সবাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি ওরে বাবা শ্রেষ্ঠ নিয়ামত পাবি এসো সবাই পালন করি মিলাদুন্নবী বলো এসো সবাই পালন করি মিলাদ নবী করবে যারা খোদার হুকুম মানবে তারা মার হাবা কয় না মিলাদ নবী করবে যারা খোদার হুকুম মানবে তারা খাসাই শুল্ক বলছেন জালাল সুয়ুতি বাবা খাসা সবাই পালন করি মিলাদুন্নবী বলো এসো সবাই পালন করি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি বাবা নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি আবু জেহেল কাফের হইয়া মিলাদুন নবীতে খুশি হইয়া আবু জেহেল কাফের হইয়া মিলাদুন নবীতে খুশি হইয়া কবরতে পাইছে শান্তি হাদিস বুখারি বাবা কবরতে পাইছে শান্তি হাদিস বুখারি হাসো এসো সবাই পালন করি মিলাদুন্নবী বলো এসো সবাই পালন করি মিলাদুন্নবী করবে যারা গোনা ক্ষমা পাবে তারা মিলাদুন্নবী করবে যারা গোনা ক্ষমা পাবে তারা সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি বাবা সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি এসো সবাই পালন করি নবী বলো এসো সবাই পালন করি ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ রাসূলুল্লাহর সাহাবী হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মিলাদ সম্পর্কে কি বলেছেন রে বাবা অকলা ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা ওয়াজাতা বদরি ওয়া হুনাইন রসুল্লাহর সাবি উসমান জিন্নুরাইন জিনার লকব হচ্ছে জুন্নুরাইন জুন্নুরাইন শব্দের অর্থ দুই নূরের অধিকারী কেন তিনি দুই নূরের অধিকারী হলেন রসুল্লাহর দুই কন্যাকে তিনি বিবাহ করেছিলেন এই জন্য ওনাকে বলা হয় দুই নূরের অধিকারী রসুল্লাহর কন্যারা নূর আর আমার নবী নাকি মাটি বাবা বাবা কি ব্যাপারটা কি বুঝলেন বুঝলেন বুঝলেন কি ব্যাপারটা রসুল্লাহর কন্যারা নূর এই জন্য ওনারাও হাদিস কানা যখন পড়ে ওনার নাম যখন নেয় উসমান আনহু ওনারাও পড়ে আমরাও পড়ি অর্থ হচ্ছে দুই নূরের অধিকারী কেন রসুল্লাহর দুই কন্যাকে তিনি বিবাহ করার কারণে দুই নূরের অধিকারী হয়ে গেলেন রসুল্লাহর কন্যারা হল নূর আর রসুল নাকি স্বয়ং নিজে মাটি বাবা জ্ঞানে কি ধরে জরেকন বাবা জ্ঞানে ধরে তিনি কি জবাব দিচ্ছেন অনেকেই বলতেছেন মিলাদুন নবীর দরকার নাই সিরাতুন নবী করতে হবে বলছেন আরে ভাই অনেকে এখন বলতে আছে হুজুর মিলাদুন নবীর দরকার নাই কেন সিরাতুন নবী করতে হবে খোদার কসম রসুল্লাহর কোন সাবি সিরাতুন নবী করেন নাই রসুল্লাহর প্রত্যেকটি সাবি মিলাদুন নবী উদযাপন করেছে রসুল্লাহর সাবি উসমান জিন নোরাইন রদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছে যেই বান্দা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদান নবী যেই বান্দা ঈদে মিলাদ নবীতে একটা দিরহাম এখানে তিনি সিরাতুন নবী বলেন নাই এইখানে তিনি ঘোষণা করেছেন যেই বান্দা ঈদে মিলাদ নবীতে একটা দিরহাম ব্যয় করবে ফাঁকা আন্নামা শাহিদা গজওয়াতা বাদ্রিউ وحنين رسول করে জবাব দিচ্ছে রে বাবা সুন্দর করে করে বোঝাচ্ছেন যে এই বান্দা ঈদে মিলাদ নবীকে সম্মান করবে ইজ্জত করবে তাজিম করবে তিনি জবাব দিচ্ছে আমার রব্বুল আলামিন কি করবেন বদরের প্রান্তে জিনারা শাহাদাত অর্জন করেছেন হুনাইনের ময়দানে যে সমস্ত বান্দাগুলো শাহাদাত অর্জন করেছেন বিনা হিসাবে যেমন জান্নাতি হয়েছেন রসুল্লাহর পাগল বোঝাচ্ছে বান্দারা রে যারা ঈদে মিলাদ নবী উদযাপন করবে আমার রাব্বুল আলামিন ওই সমস্ত জান্নাতীদের সাথে তোমাদেরকেও আমার আল্লাহ জান্নাত দান করবে এরপরে বলতে আছে রসুল্লাহর সাবি হজরত আলী কার্রামুল্লাহ অজহ রদিয়াল্লাহ তার আনহু বর্ণনা করেন মান আযমা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবা ওয়া কানা সাবাবা লিকিওয়াতিহি লা ইখরিজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ইমা Расул আল্লাহর চতুর্থ খলিফা হজরত আলী ও কার্রামুল্লাহ অজহহ তিনি সুন্দর করে করে জবাব দেয় কি বলবো নবীর শান বাবা কি বলবো আমার নবীর মানের কথা রসুল্লাহর পাগল সুন্দর করে করে জবাব দিচ্ছে রসুল্লাহর আশেক সুন্দর করে করে জবাব দিচ্ছে যেই বান্দা ঈদে মিলাদ নবীকে সম্মান করবে ইজ্জত করবে তাজিম করবে লাইয়া মিনা দুনিয়া ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে না নিবে না নিবে না ওই বান্দা বরণ করতে পারে না লাখরুজু ইয়াখরুজু মিনাত দুনিয়া ইল্লা বিল ইমান ওই বান্দা ইমান সারা দুনিয়া থেকে মরবে না জোরে কন ওই বান্দে দুনিয়া থেকে মরবে না মরবে না মরবে না ওই ও না জন্নতা বিগাইরি আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাত দান করবে রসুল্লাহর সাহাবিদেরকে জিনারা দেখেছেন রসুলকে দেখেন নাই ইনাদেরকে বলা হয় তাবি জিনারা রসুলকে দেখেছেন ইনাদেরকে বলা হয় সাহাবি সাহাবিদেরকে জিনারা দেখেছেন ইনাদেরকে বলা হয় তাবি আর তাবিদেরকে জিনারা দেখেছেন ওনাদেরকে বলা হয় তাবে তাবাই রসুল্লাহর সাহাবিদেরকে দেখেছেন এমন একজন ব্যক্তি হাসানুল বসরি বাবা নাম শুনেছেন কি জোরে বাবা নাম শুনেছেন কি হাসান বসরি রদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন আমার রাসূলুল্লাহর মিলাদের ব্যাপারে শুনতে কি মনে সব জাগে বাবা জাগে কি হাসানুল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ওয়াদিতু লাউ কানা লি মিসলি জাবালি উহুদিন জাহবান ফা আনফাখতুহু আলা কিরাতি মাউলিদান নবী জোরে হবে একবার মারহাবা জবাব দিচ্ছে আমার কাছে যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো আমার কাছে যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো ওয়াদিত্তু লাউকান আলী মিসলি জবাল আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো ফাকাং ফাক্তাহু আলা কিরাতি মাউলিদান নবী জোরে হবে একবারই ইয়ার সোল জবাব দেয় রে বাবা কি মধুর কণ্ঠে কি কথাই তিনি শোনাচ্ছেন যেই বান্দা ঈদে মিলাদুন নবীতে একটা দিরহাম একটা টাকা নয় তিনি জবাব দিচ্ছে আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো আর আমি সেইটা রসুল্লাহর ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমি হাসানুল বাসরি ব্যয় করে দিতাম দরদাল্লাহ এত দলিলের পরেও একদল বলবে ঈদে মিলাদুল নবীর কোনো দলিল কথা কয় না দলিল আচ্ছা আমি বলি যিনি জন্ম থেকে কানা উনি কি বাবা রাত আর দিন কি নির্ণয় করতে পারে কথাটা বাবা বোঝেন যিনি জন্মগত অন্ধ যিনি জন্মগত কানা উনি কিন্তু কখনো কোনটা দিন আর কোনটা রাত এইটা নির্ণয় করার ক্ষমতা জিনারা কানার দল যারা চোখে দেখে না ওগারা জীবনেও কখনো ইটে মিলাদুন নবীর দলিল কোরআনে পাবে আর যাদের চক্ষুষ্মান জেনাদের চক্ষু রয়েছে ওরা ঈদে মিলাদুল নবীর দলিল অহরহ কোরআনে পাবে জনগণ বাবু কথা ঠিক কিনা ঈদে মিলাদুল নবীর মাহফিল ঈদে মিলাদুল নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদার গো জুলুস করোনা ইমান তারগণ জুলুস বল ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমান তারগণ মন জুলুস করোনা ইমান দারগণ আশক রে আল্লাহ কই জিবরাইল শোন না আসমান সাজাও জমিন সা দিনে সাজাও সাজাও বেহেস্ত খানা গণ জুলুস কর না ইমানদার গণ জুলুস ঈদ মিলাদন নবীর মাহফিল ঈদ মিলাদন নবীর তারগণ জুলুস করোনা ইমান তারগণ পাগল রে সুরা আল ইমরান করছেন ঘোষণা মিলাদুন্নবীর অঙ্গীকার নি নবীর অঙ্গীকার নিলেন কানার দলে দেখে না ইমান তার গঞ্জুলুস কর না জোর হবে একবার ইয়ার সুর আল্লাহ ভাইজান বাজানেরা ঈদে মিলাদ নবী আপনি বলবেন বিদাত আমি বলবো ইবাদাত ঈদে মিলাদ নবী যদি বিদাত হয় জীবনে কোনো দিন ঈদে মিলাদ নবী উদযাপন করব না আর ঈদে মিলাদ নবী যদি ইমাদ ইবাদত হয় ঈদে মিলাদ নবী যদি বিদাত না হয় ইবাদত হয় জীবন থাকতে আমরা মিলাদ নবী সারব জোরে কন বাবা সারব ঈদে মিলাদুন্নবী বিদাত নয় ঈদে মিলাদুন্নবী নতুন কোন জিনিস নয় এর সূচনা করেছেন স্বয়ং আমার রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন একটা মাহফিল ডাকলেন আমার রব্বুল আলামিন একটা মাহফিল ডাকলেন যেই মাহফিলে আমার রব্বুল আলামিন দাওয়াত করলেন দুনিয়ার কোনো আলেম নয় দুনিয়ার কোনো মুফতি নয় দুনিয়ার কোনো শেখুল হাদিস নয় দুনিয়ার কোনো পিএইচডি ডিগ্রিকে আমার আল্লাহ ডাকলেন না আমার রব্বুল আলামিন রোজে আজলে যেইটা রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 81 এবং 82 নাম্বার আয়াতে পাকের মধ্যে আমার রব্বুল আলামিন জানাচ্ছে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ দাওয়াত করলেন এক লক্ষ চব্বিশ হাজার নবী এক লক্ষ চব্বিশ হাজার আম্বি আলাই হিমুসালামকে দাওয়াত করলেন আমার আল্লাহ আমার রব্বুল আলামিন দাওয়াত করনেওয়ালা আর সমস্ত নবী এবং রসুল আমার আল্লাহর শ্রোতা জোরে কন সোহান আল্লাহ আমার আল্লাহ বত্তা সেই দিনের মাহফিলে সেই দিনের অনুষ্ঠানে আমার আল্লাহ হচ্ছেন বক্তা আর এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া হিমসালাম তিনারা হচ্ছেন আমার আল্লাহর শ্রোতা আমার রব্বুল আলমিনের আলোচনার বিষয় কি আমার রব্বুল আলমিনের আলোচনার মূল বিষয়টা কি আলোচনার অন্য কোনো মূল বিষয় নয় আলোচনার অন্য কোনো সাবজেক্ট নয় সাবজেক্ট নয় রে বাবা ও মির্জাপুর গ্রামের ভাইজান বাজারেরা সেই দিন আমার রব্বুল আলমী সমস্ত নবীদের সামনে সমস্ত রসুলদেরকে দাওয়াত করে করে আমার রব্বুল আলমিন রসুলের মিলাদের আলোচনা আমার রব্বুল আলমিন সর্বপ্রথম রোজে আজলে করেছে আমার আল্লাহ সর্বপ্রথম তিনি শুরু করে দিয়েছেন আমার রসুল্লাহর মিলাদ আমার রসুল্লাহর আলোচনা সর্বপ্রথম আমার রব্বুল আলমিন আরো সে আজিমে রোজে আজলের মধ্যে সমস্ত নবীদেরকে নিয়ে সমস্ত রসুলদেরকে নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন এরপরে আমরা মিলাদ মাহফিল উপলক্ষে বাবা তাবার রোগ দেয় কি দেই না কথা কন্যাকার ভাই তাবার রোগ আপনি আমি দিয়ে থাকি তাবার রোগ আপনি আমি পেয়ে থাকি এই সুন্নতটা আপনি আমার নয় এই দেওয়া নেওয়াটা সুন্নত আপনি আমার নয় আমার রব্বুল আলামিন এক লক্ষ নবী এক লক্ষ আম্বি আলাই হিমসালামকে দাওয়াত দেওয়ার পরে আমার রব্বুল আলামিন হাদিয়া হাদিয়াতান স্বরূপ ওনাদেরকে হাদিয়া দিলেন নবুয়তির হাদিয়া কিতাবের হাদিয়া আমার রব্বুল আলামিন ওই সময়ে রোজে আজলের মধ্যে এক লক্ষ লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া আলাইহিমুসালামকে আমার আল্লাহ নবুয়তের হাদিয়া দিয়েছিলেন এই জন্য আপনি আমি মাহফিল শেষে তাবারকের ব্যবস্থা করি তাবারক পেয়ে থাকি বরকদান হিসাবে কেন আমার আল্লাহর এটা দেওয়া সুন্নাত এই জন্য আমাদের নেওয়াও সুন্নাত কন্যা সুহান আল্লাহ আল্লাহ মাওলানা মোহাম্মদ আলে দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ মা আমে না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে গিয়েছিল দেখা জোরে হবে একবার মার হওয়া মা আমে না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার সাদে গিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা নয়ন আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবী তো চরণ উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজে লোকেরা মিলাদ নবী করতে পালন আসিল তারা জোরে কন্যা সুহান আল্লাহ ওরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পালন আসিল তারা সবাই মিলে গায়ে গান সবাই মিলে সবাই মিলে গায়ে গান করিয়া নবীর শরণ সবাই মিলে গায়ে গান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ জোরে হবে আর একবার মার হাওয়া ভাই একটু গভীর মনোযোগ আমার নব্বুল আলমিনের হাবিবুল্লা নবী দুনিয়ার ধরা দামে আসবেন আবদুল্লাহ আলাইহিমুসালামের ললার থেকে যেই দিন মা আমেনা আলাইহিমুসালামের রেহেমের মধ্যে চলে গেলেন মা আমেনা আলাইহিমুসালাম বলেন আমার রেহেমের মধ্যে আমার বেটা মোহাম্মদ যেই দিন চলে আসলো আমি রাতের অন্ধকারে কলসটাকে নিয়ে পানি ভরাইবার জন্য কুফের নিকটে চলে গেলাম আমি কুফের নিকটে কলস নিয়ে যাওয়া মাত্রই কুফের মুখ বরাবর পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে জোরে হবে একবার মার হওয়া মা আমেনা আলাইহিমুস সালাম বলেন আমি কুপের নিকুড়ে যাই পানি ভরবার জন্য কিন্তু অটোমেটিকলি আমার কলসের মধ্যে পানি ভরে যায় আমি পানি পান করবার জন্য গিলাসের নিকটে চলে যাই গিলাস আনবার জন্য অটোমেটিকলি গিলাস আমার হাতের মধ্যে চলে আসে মা আমিন আলাইহিমুস সালাম ডাকতে বলে গিলাসের ব্যাপার কি অকুপ ব্যাপার কি কলস রে ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি এমন তো আমি কোনোদিন কখনো দেখি নাই তোমরা অটোমেটিকলি পানি ভরে যাচ্ছ গিলাস অটোমেটিকলি আমার মুখ বরাবর হয়ে যাচ্ছ কারণটা কি ওই গিলাস জবাব দিচ্ছে পানি জবাব দিচ্ছে মাগমা ও মা আমেনা আপনি এতদিন ছিলেন নবী থেকে মুক্ত এখন আপনি নবীর সাথে সংযুক্ত আপনার পেটের মধ্যে আপনার হেমের মধ্যে রহমাতাল্লিল আলামিন নবীর আগমন হয়েছে এই জন্য আজকে আপনি আনন্দের সাগরের মধ্যে ঢেউ খাচ্ছেন জোরে কন্যা মারহাবা আমিন সালাম বলেন আমার পেটের মধ্যে সন্তান আমি কানে শুনতে পাই রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখি হঠাৎ করে স্বপ্নে দেখতে আছি ষাট হাত লম্বা এমন বিশাল লম্বা দেহদারী একজন ব্যক্তি আমার ঘরের মধ্যে হাজির হয়েছে আমাকে সালাম দিচ্ছে আমি প্রশ্ন করলাম কে গো কে আমার ঘরের মধ্যে ওই ব্যক্তি জবাব দিচ্ছে মা আপনি কি আমাকে চিনতে পারেন নাই আপনি কি আমাকে চিনতে পারেননি মা আমিন সালাম বলেন না তো না আমি তো আপনাকে চিনতে পারিনি ও মা আমি দুনিয়ার প্রথম মানব বাবা তোমার হিমসালাম আপনার ঘরের মধ্যে তশ্রিফ এনেছি আপনার পেটের মধ্যে রহমাতুল্লিল আলমিন নবীর আগমন ঘটেছে এই জন্য ওনাকে সম্মান দেখানোর জন্য আমি বাড়ির মধ্যে হাজির হয়েছি মা আলাইহিমসালাম বলেন দিন যত যাচ্ছে আমি তত স্বপ্ন বেশি দেখতে আসি এই প্রত্যেকটি নবীর সাথে আমার সাক্ষাৎ হতে আছে প্রত্যেকটি রসুলের সাথে আমার সাক্ষাৎ হতে আছে মা আলাইহিমসালাম বলেন আমি রাতের অন্ধকারে গভীর রজনীতে একটু চিন্তা করলাম একটু ভাবনা করলাম আমি তো শুধু শুনতে পাই শুনতে পাই আমার পেটের মধ্যে রহমাতুল্লিল আলমিন নবীর আগমন আমি একটু আমার সন্তানটা তাকে কেমন আমি একটু দেখতে পারি কেমন দেখায় মা আমেরা সালাম বলেন আমি একটু গভীরভাবে আমার পেটের মধ্যে লক্ষ্য করলাম আমার রেহেমের মধ্যে আমার মোহাম্মদ সল্লু আলাইসাল্লাম আমার পেটের মধ্যে যে রয়েছে এর জন্য আমি একটু গভীরভাবে লক্ষ্য করলাম মা আমিনা আলাইহিমুসালাম ডাকতে বলেন বিশ্ববাস কথা কি বলবো আমার নবীর মানের কথা মিসকাতুল মাসাবির মধ্যে মোহাম্মদুর তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয় আমার মা তখন দেখতে আসেন দেখতে আসেন পেটের মধ্যে এমন একটা নূর ঝলক মারছে যে ঝলকানিতে আমি রাসূলুল্লাহর আম্মা সেই নূরের মধ্যে তাকাইতেই পারি নাই জোরে হবে একবার মারা আমি চেয়ে আছি সেই নূরের ফোকাসটা এত এই সেই নূরের আলোটা এতই উষ্বাসিত হয়ে গেল শাম সিরিয়ার রাজপ্রাসাদগুলো আলোয় আলোকিত হয়ে গেল আমি দেখতে পাইলাম দেখতে পাইলাম দেখতে পাইলাম আমি এই রকমগুলো দেখতে আসি দেখতে আসি এখন প্রশ্ন করতে পারেন হুজুর পেটটা বড় হলো না রসুল্লার মায়ের কোনো ঋতুর পরিবর্তন হলো না কারণটা কি কারণটা কি রসুল্লার আম্মা বলেন আমার কাছে কোনো ভারী বোঝাও অনুভব হয় নাই জোরে হবে একবার মার হাওয়া এখন আপনাদের কাছে আমি একটু যুক্তি নিয়ে যাই আপনার ডান কান্দে বাম কান্দে দুইজন বাবা ফেরেস্তা আছে না নাই একটু হাসতে কন আছে না নাই যারা বলতেছেন ওনাদের ওনার সন্দেহ আছে ফেরেস্তা আছে কি নাই বাবা আছে কি এই গ্রামবাসী সকলের কি ফেরেস্তা আছে কান্দে সকলেরই আছে আপনার দুই কান্দে দুইজন ফেরেস্তা আছে বাবা এই ফেরেস্তা দুইজন কয় মন কথা কয় না আছে তো মেয়ে ভাই আছে ওজন বোঝা যায় না তবে দুই কান্দে দুইজন ফেরেস্তা যেরকম ফেরেস্তা ফেরেস্তা বাবা কিসের তৈরি যেরকম কিসের নূরের কোন ওজন নেই নূরের নূরের কোন ভারী বোঝা হয় না রসুলর আম্মা বলেন রসুলুল্লাহর আম্মা বলেন আমার পেটের মধ্যে নূর এই জন্য আমি কোনো ভারী বোঝা আমি